তাহলে এখনো যারা একটি টাকা ইনকাম করতে পারোনি তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমরা বিটকয়েন মাইনিং থেকে শুরু করে ইটিক্যাল মানি কীভাবে আর্ন করতে সেই বিষয়গুলো শিখিয়ে থাকি আমাদের সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইটিক্যাল মানি মেকার এখানে যে ভিডিওগুলো দেওয়া আছে এখানে সব ইনকাম গ্রুপের ভিডিও দেওয়া আছে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে সেই একটা ইমেল আইডি দেখতে পারবে এবং লিঙ্ক দেখতে পারবে সেখানে ক্লিক করে তোমরা বিস্তারিত জানতে পারবে আজকের ইনকাম প্রুফ হচ্ছে আমরা প্রতিদিনই ইনকাম প্রুফের ভিডিও দিয়ে থাকি আমাদের একটু কম বেশি আর্নিং হয়ে থাকে কোনো সময় পাঁচশো ডলার কোনো সময় সাতশো ডলার কোনো সময় আটশো ডলার এরকম ইনকাম হয়ে থাকে তবে আমরা কখনোই নয়শো ডলারের উপর ইনকাম করি না এটা ইচ্ছা করেই করি না আমরা প্রতিদিনই এখানে এই চ্যানেলটিতে ইনকাম প্রুফের ভিডিও দিয়ে থাকি তোমরা যদি আমাদেরকে ট্রাস্ট করে থাকো তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে তারপর আমাদের সাথে কন্ট্যাক্ট করে রাখতে পারো আমাদের চ্যানেলটি ফলো রাখতে পারো